সুন্দরভাবে আমরা সবাই কথা বলতে চাই চুম্বকীয় উপস্থাপনা ও শ্রুতিমধুর উচ্চারণ সবাইকেই মুগ্ধ করে কিন্তু এই গুণগুলো প্রশিক্ষণের মাধ্যমে আয়ত্ত করে নিতে হয় তাই টেসল বাংলাদেশ ফেমাস জেই টিভি নিউজ প্রেজেন্টার এবং দক্ষ অ্যাঙ্করদের নিয়ে আয়োজন করতে যাচ্ছে জেই টিভি নিউজ প্রেজেন্টেশন এবং অ্যাঙ্করিং কোর্স কোর্স শেষে থাকছে ইন্টার্নশিপের সুযোগ আর অব জয়েন্ট ওয়েন আর ইউ জয়নিং